গেলাস গুলো দিকে দিয়ে দে মসিন গেলাস দিয়ে প্লেট লাগে এই দিছি উপরে মুড়ি মুড়ি লাগে মুড়ি ডাল আর লাগা না কেউ নাই সবাই সে এই তো এইদিকে সাইড লাগবো এই বুকটা এই বুকটা এই মুড়ি রানা এই মুড়ি রানা এই যে মাসুদ ভাই এই আনা দাও এই মাসুদ ভাই ও তিন তিন এনে বসো সাইডে বসো এনে বসো খোলা দিছে খোলা খোলা আরে 1 মিনিট একটা কাটো এই কিলা সোয়েটি খায় আমার সামনে দিছো হ্যাঁ পুরো ভিডিও দিয়ে দিছো ভাইরাল হয়ে যাবে রেখে রেখে আছে বন্ধু ভাই না কলকাতা পিছে নেব বলি দেন না নাহলে যে ঘুষি দেন সমস্যা হয় নেব ঘুষি দেন এই সারা টাইম না আর